ওর সাথে শাউটলি কথা বলতেছি কেন আমাদেরকে না বলে আরেকটা আরেকজনকে এটাকে রুম দিয়ে দিচ্ছে এখন আমাদেরকে বলতেছে চেক আউট করতে এক্ষুনি রাইট নাও মূলত আজ আমরা বেরিয়েছি বান্দরবনের সকল দর্শনীয় স্থান ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু অল্প সময়ে বান্দরবনের সকল দর্শনীয় স্থান ভ্রমণ করা সম্ভব নয় তাই আমরা ঠিক করেছি বান্দরবনের উল্লেখযোগ্য রিসোর্টগুলিতে বেশ কয়েকদিন অবস্থান করব আর সেখান থেকে পুরো শহরের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখব আর সেই উদ্দেশ্যে আজ আমরা যাচ্ছি বান্দরবনের গ্রিন পিক রিসোর্টে রিসোর্টে ঢুকতে পাহাড়ি অনুভূতি আমাদের ভিতরের দিকে টেনে নিয়ে যাচ্ছে চোখ জুড়ানো সবুজ পাহাড়ের কোলে গড়ে ওঠা এই রিসোর্টে রয়েছে সুইমিং পুল মাল্টিকুইজিং রেস্তোরাঁ পাহাড়ি সৌন্দর্য আর থাকার জন্য অসাধারণ সব ডুপ্লেক্স ইকো রিসোর্ট ভিতরে ঢুকতেই রিসিপশন এবং রেস্তোরাঁ এই ভবনটিতেই অবস্থিত এখান থেকে পাহাড়ের মতো উঁচু রাস্তায় উঠে আমরা এখন যাচ্ছি আমাদের কটেজে মূলত এই কটেজটি আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম এটির একদিনের ভাড়া প্রায় দশ হাজার টাকার মতো এছাড়াও এখানে চার থেকে দশ হাজার টাকার মধ্যে বিভিন্ন ধরনের কটেজ রয়েছে এমনিতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি সবাই তাই আজ আর কোথাও যাচ্ছি না এখন রুমে ঢুকে লম্বা একটি বিশ্রাম নিব তাই ততক্ষণে আপনারা রিসোর্টের পরিবেশটা দেখে নিন সবুজে ভরা পাহাড়ের বুকে অবস্থিত এই রিসোর্টটি প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে অতুলনীয় কিন্তু পাহাড়ি গাছপালা ও ঘন জঙ্গল থাকার কারণে এখানে রয়েছে বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড় আসতে না আসতে আকাশকে অচেনা এক ধরনের ক্ষুদে বিষাক্ত পোকা সারা শরীরে কামড় মেরেছে মাত্র আসলাম আর কি আসার সাথে সাথে একটা ছোট গেট ছিল লোহার ওখানে আর কি হাতটা রাখলাম রাখার পরে মনে হলো যে কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় সাত থেকে আটটা পোকা কামড় দিচ্ছে মানে বললা বা মৌমাছির মতো তার ওরকম টাইপের পুরো শরীর কাঁপতেছিল হাত কাঁপতেছিল এখানকার যে লোকজন ছিল আর কি স্টাফ মেম্বাররা তারা আর কি আশেপাশে ডাক্তারের ওনাদের কাছে নিয়ে যান গেল আর কি তারপর ওনারা ওনারা ওনারা যেটা বললো সেটা হলো এটা খুবই বিষাক্ত একটা পোকা তো আমার মনে হয় যে ওষুধ কিছু দিয়েছে মিডিয়াম মেডিসিন কিন্তু হয়তো বা এটাতে কাজে না হয়তো এখন হয়তো ঢাকা চলে যেতে হতে পারে এখানে ওরকমভাবে কোনো কোনো ট্রিটমেন্ট না থাকলে এই দেখুন প্রচন্ড প্রচন্ড প্রচন্ড যন্ত্রণা এবং ব্যথার মধ্যে তো তো জন্য আমরা ওই দিন আর কেউ রুম থেকে বের হইনি আজকে আসলে গুড মর্নিং সেটা হচ্ছে যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বা সকালে ব্রেকফাস্ট খাওয়ার জন্য আমরা সবাই রেডি আমার এক্সট্রিম মেট সবগুলো রেডি হয়ে ক্ষুধার্ত অবস্থায় নিজের মতো বাইরে সবাই ওয়েট করতেছে বাট যেই বৃষ্টি এবং যে ওয়েদারটা সেটার জন্য আমরা এখন যেতে পারছি না সো এখন এখানে বৃষ্টির ফিল নিচ্ছি এখন কিছু করার নেই আসলে খালি পেটে তো বসে থাকে তো লাভ নাই তো বৃষ্টির ফিলটা নিতে পারি সাথে প্রকৃতি যে ওয়েদারটা ওয়েদার ডিমান্ড বলতে একটা কথা আছে সেটা হচ্ছে আমাকে ডারো আছে ওয়েদার ডিমান্ড সেই জিনিসটা অবশ্যই নিতে পারি এখান থেকে আমি এবং আমার সাথে আছে আমার ওয়াইফ সামরিজা ওরফে সে টিকটক সুপারস্টার বৃষ্টি শেষ হওয়ার অপেক্ষায় ক্ষুধার্ত পেট নিয়ে একটু রোমান্টিকতায় হারিয়ে গেলাম I know you told your friend you're not okay And tell me what's wrong and why you never said you felt that way and Guess you're trying to stay strong and fake a smile until I look away But I've known you too long It hurts to watch your blue eyes fade to gray As you fade away যদিও এতক্ষণে বৃষ্টি থেমে গিয়েছে কিন্তু এত সুন্দর প্রকৃতির মাঝে ভালোবাসার মাখা মুহূর্ত আমাদের পেটে ক্ষুধা ভুলিয়ে দিয়েছে ভাইয়া তোমরা এখানে রোমান্টিকতা করতেছ আর আমরা ওখানে খুদায় পুরো শেষ না বৃষ্টি বৃষ্টি পড়তেছিল তো ঠিক আছে খেতে তো হবে তারপর কত দূরে যেতে হবে আর এখানে তোমরা রোমান্টিকতা করতেছ বৃষ্টি একটু বৃষ্টির জন্য আর কি জাস্ট ফিল একটু ফিল নেওয়ার জন্য আমার সাথে কিও নাই না হলে আমি নিতাম তোমাদের মত বেস্ট অফ লাক তোমার হয়ে যাবে ইনশাআল্লাহ চাঞ্চ হয়ে গেছে এখন আর কেমন এখন যাব এখন যাব খেতে ঠিক আছে যাই সো আমাদের সাথে আসুন দেখি কি খাওয়া যায় তো এখন চলে আসলাম সকালের নাস্তা করতে ব্রেকফাস্ট করতেছি এই তো পাওয়াটা হচ্ছে ডাল সেলফিশ কখন আশ্চর্য তো না এই যে ধরা খেয়ে গেছে যখন তখন সুন্দর করে ট্রান্সফার করে দেবে বা থ্যাংক ইউ থাক পাইছি আমার দিয়ে আকাশ আমাকে দিচ্ছে তার জন্য ধন্যবাদ আকাশকে বেবির জন্য এতক্ষণ ওয়েট করতেছিল কারণ বেডটা মানে পাচ্ছিল না মানে মেক হইতে সময় লাগছে আবার জুস এটা আমার We are now in Bandurban and uh, this is the another Bandur And no, I am not Bandor. I am Arfan Akash. বৃষ্টি হচ্ছে প্রচন্ড আর দেখেন শুধুমাত্র জায়গাটা এটা বৃষ্টি হচ্ছে এখন লাভ দিব সুইমিং পুলে কিন্তু এর থেকে বেশি মজা পাবো একটু পরে যখন পাহাড়ে উঠবো বা ট্রেকিংয়ে ট্রাভেল করতে যখন যাবো তখন আর বেশি মজা হচ্ছে মেইনলি হচ্ছে এই যে এটা হচ্ছে কটেজের এটা আমরা এখন হেঁটে হেঁটে হেঁটে হেঁটে যাব সুইমিং করতে স্লিপিং স্লিপিং স্লিপ স্লিপ পর্যন্ত কিন্তু কাঠের বোঝা যায় একদম সম্পূর্ণ এটা কাঠের মাছ মাঝখানের ইটটা এটা না এই এই যে সাদাগুলা ওয়াও দেখছি না ওই যে রাস্তা ওই যে রাস্তা আমরা কত চাই আচ্ছা, ওই যে সুইমিং পুল দেখা যাচ্ছে গ্যাস এটা হচ্ছে রেস্টুরেন্ট অনেস্টলি একটা সত্যি কথা বলতে গেলে সুইমিং পুল পার্সোনালি ভালো লাগছিল সেটা হচ্ছে কক্সবাজারের নিসর্গ নিসর্গ হোটেলে সেখানে সুইমিংটা বিশাল বড় ছিল সুইমিং পুলটা এবং এরপর হচ্ছে যদি কোনো কথা যে এরপর না এর আগে আর কি এখন ফার্স্ট সকালের খাওয়া শেষে কিছু সময় বিশ্রাম নিয়েই চলে গেলাম সুইমিং পুলে মূলত এটি এখানকার প্রধান আকর্ষণ অসাধারণ পাহাড়ি পরিবেশের মাঝে মেঘে ঢাকা খোলা আকাশের নিচে এত সুন্দর একটি সুইমিং পুল দেখে কেউই দাঁড়িয়ে থাকতে চাইবে না যদিও কেউ সাঁতার জানে না তবুও প্রকৃতির লোভ সামলাতে না পেরে ঝাঁপিয়ে পড়ল সবাই অসাধারণ মেঘে ঢাকা সবুজ পাহাড়ের মাঝে টিপ টিপ বৃষ্টিতে স্বচ্ছ শীতল পানিতে গোসল করছি আহ কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে আসছে মনে হচ্ছে মেঘের মধ্যে গোসল করছি সেই সাথে পাহাড়ি সৌন্দর্য আমাদেরকে সতেজ করে তুলছে এত সুন্দর পরিবেশ পেয়ে বাচ্চারাও অনেক আনন্দে খেলাধুলা করছে এর মধ্যে আমাদের সাথে যুক্ত হলো পাশের কটেজের কাপড়রাও তাদেরকে সাথে নিয়ে মজার খেলায় মেতে গেলাম ছেলে মেয়ে দুই দলে বিভক্ত হয়ে এই খেলায় যারা বেশিরভাগ বল ধরতে পারবে তারাই হচ্ছে বিজয়ী আমার আমি কি কি আমি কি আরে ও তার সামনে বলে আমার সামনে আচ্ছা ঠিক আছে আমাদের ছয় তোমাদের তিন আচ্ছা, মেয়েরা এই খেলার জেতার জন্য বারবার প্রতারণার ফাঁদ পাচ্ছিল যদিও আমরা তা বুঝতে পেরে দয়ামায়া করে তাদেরকে ইচ্ছে করে জিতিয়ে দিয়েছিলাম না হলে আবার পুরো দিনটা ঝগড়া করে পার করে দিত আমরা অ্যাকচুয়ালি আমরা অনেক আগেই জিতে গেছি ঠিক আছে কিন্তু আসলে মহিলা মানুষ গলার যে সাউন্ড আর কি তাদের সাথে আমরা হ্যাঁ, হ্যাঁ, পারি না আসলে ওই দিক দিয়ে আসলে গলার জোরের দিক দিয়ে লাস্টে আর কি তাদেরকে আর কি আর কি জিতে দিলাম বাট আসলে অরিজিনাল কিন্তু জিতছি আমরা এটা প্রমাণ কিন্তু আছে ঠিক আছে সো একটু তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কি করলাম আর কি মাঝে মাঝে করতে হয় অ্যাজ ইউজুয়াল সুইমিং শেষে ভেজা গায়ে আমরা দুজন রিসোর্টের চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম Trying to stay strong and fake a fade away কাপলদের জন্য এই রিসোর্টটি এক কথায় অসাধারণ চারদিকের এত সুন্দর প্রকৃতি আমার কাছে খুব ভালো লেগেছে রুমে গিয়ে দুপুরের খাবার খেয়ে সবাই বিশ্রাম নিচ্ছিল এই সময় আকাশ আবার সুজনকে কাটি করার প্ল্যান করছে সুইমিং করে আসার পরে আমরা সবাই এখানে বসলাম কিন্তু আমাদের মাঝে একজন বান্দা আছে যার কিনা পেট শান্তি তো তার দুনিয়া শান্তি তাই সে শান্তিতে এখন ঘুমাচ্ছে তো চলেন তাকে এখন কাটি করি বিকেলে মেয়েকে নিয়ে হাঁটাহাঁটির সময় অনেক সুন্দর একটি দোলনা চোখে পড়ল মনে হচ্ছিল দুলতে দুলতে পাহাড়ের উপরে উড়ে বেড়াচ্ছি এত সুন্দর পরিবেশ রেখে আমার ছেলে এখন মেকআপে ব্যস্ত ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না কিন্তু তো যাই হোক সন্ধ্যায় বাইক নিয়ে একটু গ্রামটা ঘুরে দেখলাম কারণ বাকিরা এতটাই ক্লান্ত যে দুই দিন আর বাইরে যাওয়া হয়নি বেশ ভালোই মজার ছিল সারা রাত আমরা এভাবেই পার করে দিলাম রাতের খাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম হ্যালো গুড মর্নিং মাত্র ঘুম থেকে উঠলাম সারা অনেক বৃষ্টি হয়েছে তো এতো ফ্রেশ হয়ে যাবো নাস্তা করতে মূলত এখানে সকালের খাবার থাকে দশটা পর্যন্ত কিন্তু আমরা ভোরে ঘুমানোর কারণে ঘুম ভাঙতে দেরি হয়ে গিয়েছিল তাই ঘুম থেকে উঠে ঝটপট করে যাচ্ছি সকালের খাবারের উদ্দেশ্যে হালুয়াটা ভালো আর ডিম একটা আসছে আর অনেকগুলো চার পাঁচটা হচ্ছে গোলাও সকালে খাওয়া শেষে দুপুরের জন্য স্পেশালভাবে দুটি কবুতর অর্ডার দিলাম একটু পরেই টাটকা কবুতর আমাদের জন্য রান্না করবে তারা দুটি কবুতরের দাম নিয়েছে বারোশো টাকা হিসাব মতো দাম একটু বেশি হলেও অনেক সুন্দর দুইটি কবুতর আমাদের জন্য জবাই হচ্ছে সাতশো টাকা করে রাখি কিন্তু যখন আপনারা দুইটা নেবেন তখন আমরা বারোশো টাকা করে রাখি এখানে আপনারা চাইলে বিভিন্ন পার্টি আর বার্বিকিউ করতে পারবেন দুপুরে খাওয়ার আগে একটু পুরো রিসোর্টটা ঘুরে দেখছিলাম হয়তো এতক্ষণে আমাদের সেই কবুতর দুটো রান্নাও হয়ে গিয়েছে কিন্তু সেটি আর আমাদের খাওয়া হলো না কারণ এই রিসোর্টের ফালতু ম্যানেজমেন্টের ভুলের কারণে আমাদের এখনই এখান থেকে চলে যেতে হবে একদিকে আমাদের না জানিয়ে তারা অন্যদেরকে কটেজ বুক দিয়ে ভুল করেছে অন্যদিকে এ বিষয়ে কিছু জানতে গেলে খারাপভাবে কথা বলছে তাই আমরা ঠিক করলাম এর চেয়ে ভালো রিসোর্টে থাকবো কিন্তু এখানে আর এক মুহূর্ত নয় এটা মানে কথা বলতেছি কেন এত সময় এই রিসোর্টে কত ভালো দিক তুলে ধরেছি কিন্তু এদের ম্যানেজমেন্ট এত খারাপ জানলে কখনো এখানে আসতাম না আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি এই রিসোর্টে আসলে ম্যানেজমেন্টের ব্যবহারে আপনি নিশ্চিত প্রতারিত হবেন আর আমি এই রিসোর্টের মালিকের উদ্দেশ্যে বিশেষভাবে বলতে চাই আপনার রিসোর্টের ম্যানেজার রাসেল সাহেব সহ বেশ কিছু কর্মচারীর ব্যবহারে সবাই অখুশি হয়ে আপনার রিসোর্ট ছেড়ে চলে যায় আমরা তার বাস্তব সাক্ষী আমি আশা করি আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমার ভিউয়ার্সদের একটাই কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাটলিস্ট সৌন্দর্য দেখে এখানে আসেন না আসলে প্রতারিত হবেন এক কথায় শেষ ভেবেছিলাম দুই দিন বিশ্রামের পর আমরা বান্দরবনের উল্লেখযোগ্য জায়গাগুলিতে ঘুরতে যাব কিন্তু যেহেতু আমাদের রিসোর্ট পরিবর্তন করতে হচ্ছে তাই আজ আমরা যাচ্ছি ইকোসেন্স রিসোর্টে পরবর্তী পর্বে দেখবেন অসাধারণ ইকোসেন্স রিসোর্টের বিস্তারিত ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ